আপনার যদি পায়ের মেইন নেটের এই ছয়টা স্টেপই কমপ্লিট হয়ে থাকে এবং এখানে যদি ব্লুটুইক দেখতে পারেন আর তার সাথে যদি আপনার পাই ওয়ালেটে এই ব্যালেন্সটা শো করে আপনার ওয়ালেটে যদি ইতিমধ্যে ব্যালেন্সটা চলে আসে এবং অ্যাভেলেবেল ব্যালেন্স জিরো দেখায় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকের ভিডিওতে দেখানো স্টেপগুলো ফলো করার পরেই আপনি আপনার এই যে যে পাইটা আপনার ব্যালেন্সে এসেছে ওয়ালেটে এসেছে এই পাইটা ইচ্ছামতো বিক্রি করতে পারবেন ইচ্ছামতো কাউকে দিয়ে দিতে পারবেন যা খুশি তাই করতে পারবেন তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং স্টেপগুলো ফলো করুন হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান স্বাগত জানাচ্ছি পাই সংক্রান্ত নতুন অ্যামেজিং ভিডিওতে আজকের ভিডিওটাই পায়ের ফাইনাল স্টেপ এর আগে যতগুলো স্টেপ রয়েছে পায়ের কেওয়াইসি থেকে শুরু করে মেইন নেট মাইগ্রেশন সব কিছু আমি পার্ট পার্ট দেখিয়ে দিয়েছি নিজে হাতে কলমে করে আপনারা যদি ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আশা করছি এই ধরনের সমস্যা আপনাদের আর নেই আর যদি দর্শক বন্ধুদের মধ্যে কেউ থেকে থাকেন যে পায়ের কেওয়াইসি সংক্রান্ত এবং মেইন নেট সংক্রান্ত সমস্যায় রয়েছেন তারা কষ্ট করে আমার চ্যানেল থেকে এই সংক্রান্ত ভিডিওগুলো দেখে আসবেন অনেকে আমাকে আমাকে কেওয়াইসির স্ক্রিনশট দিয়ে বলছেন যে এখন কি করব আপনি একটু কষ্ট করে ভিডিওগুলো দেখুন তাহলে হয়তো আমাকে আর প্রশ্ন করতে হবে না যেটা আমি একবার ভিডিও তৈরি করে দিয়েছি আমার মনে হয় খুব সুন্দর করে সাবলীল ভাষায় ভিডিও তৈরি করে দিয়েছি সেটা আবার রিপ্লে করে অ্যান্সার দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না একটু কষ্ট করবেন এই ক্ষেত্রে ভিডিওগুলো আরেকবার দেখে আসবেন আজকের ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আজকের ভিডিও যদি মিস করেন তাহলে হয়তো আপনাকে অনেক কিছু মিস করতে হতে পারে সেই সাথে সাথে একটা বিশেষ অনুরোধ যদি চ্যানেলে আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক প্রত্যেক ভিডিওতে আশা করছি কিন্তু আপনারা ভিডিও দেখছেন ভিডিও থেকে আপনাদের উপকারও হচ্ছে আপনারা কমেন্ট করছেন কিন্তু একটা লাইক করছেন না তাই সকলের কাছে অনুরোধ যারা ভিডিওটা দেখছেন একটা লাইক করে দিন ভিডিওতে খুবই কম সময় লাগবে মাত্র কয়েক সেকেন্ড কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে মূল বিষয় হচ্ছে আপনি যখন আপনার পাই ওয়ালেটে পাই ব্রাউজারে আসার পরে পাই ওয়ালেটে আপনার পাসফ্রেজ দিয়ে লগ করবেন লগ করার পরে আপনি দেখতে পাবেন আপনার যে অ্যাভেলেবেল ব্যালেন্স অর্থাৎ আপনার যে ব্যালেন্সটা সেটা চলে এসেছে কিন্তু এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স জিরো অর্থাৎ আপনি এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন কিন্তু কিছু করতে পারছেন না আপনার কেওয়াইসি কমপ্লিট যদি চোদ্দো দিন হয়ে যায় যে আপনি গত চোদ্দো দিন আগে কেওয়াইসি কমপ্লিট করেছেন তাহলে আপনি কি করবেন এখানে মাইগ্রেশন বাটনে ক্লিক করবেন মাইগ্রেশন বাটনে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন আপনার যে ব্যালেন্সটা আপনি এখন ব্যবহার করতে পারবেন এই মুহূর্তে আমার এখানে শো করছে চারশো সাতাত্তরটা পাই চারশো সাতাত্তর পয়েন্ট সামথিং পাই আমি এখন মুভ করিয়ে কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্সে নিতে পারবো আমার এই একশো উনষাট পয়েন্ট সামথিং কিন্তু এটা অ্যাভেলেবেল ব্যালেন্সে আসবে না এটা কত তারিখে আসবে সেটাও এখানে দিয়ে দিয়েছে দেখুন দু সালের সাত মাসের ছয় তারিখ অর্থাৎ এইটা হচ্ছে আমাদের লক আপ ব্যালেন্স আপনারা জানেন যারা মাইগ্রেশন কমপ্লিট করেছেন মেইন নেট চেকলিস্ট যারা কমপ্লিট করেছেন তারা লক আপ করেছেন লক আপ কমিট করেছেন এয়ার দিয়ে এবং কত পার্সেন্ট লক আপ আমি যেটা করেছিলাম সেই অনুযায়ী আমার মোট পাই থেকে এটা হচ্ছে এখন আমার লক থাকবে এটা হচ্ছে কিন্তু শুধু আমার মাইন্ড পাই আমি আমার সিকিউরিটি সার্কেল থেকে যেটা আর্ন করেছি সেটা এখন আমার ওয়ালেটে আসেনি সেটা আস্তে আস্তে আসবে যখন আমার সিকিউরিটি সার্কেলের সবাই আইসি পাস করবে তখন আসবে তো এইটা হচ্ছে আমার পাই আমি এখান থেকে চারশো সাতাত্তরটা এখন মুভ করে নিয়ে যাব আমার অ্যাভেলেবেল ব্যালেন্সে আপনারা স্টেপগুলো ফলো করুন খুব খেয়াল করে দেখুন এখানে আমরা এই মুভ বাটনটাতে ক্লিক করব মুভ বাটনটাতে ক্লিক করার পরে এখানে আমাদেরকে নোটিশ দেবে মুভ দিস ব্যালেন্স জিজ্ঞেস করছে যে এটা কি মুভ করতে চান আপনার confirmation this amount will be move to your available balance amount কত দিয়ে দিয়েছে লকড আনটেল এটা কত তারিখ মতো লক থাকবে আজকে আমি ষোলো তারিখে ভিডিও রেকর্ড করছি দেখতে পাচ্ছেন আজকে পর্যন্ত এটা লক থাকবে অর্থাৎ আজকে যদি আমি এটা অ্যাভেলেবেল ব্যালেন্সে নিয়ে আসি আমি আগামীকাল থেকে এটাকে ইউজ করতে পারবো তো আমি কি করব আমি এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দিব আপনারাও যদি করতে চান কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন কনফার্ম বাটনে ক্লিক করে দিলে এখানে লোডিং হবে কিছুক্ষণ লোডিং হওয়ার পরে আপনাকে ঠিক ইন্টারফেসে এখন যেরকম একটা মেসেজ দেখতে পাচ্ছেন এরকম একটা মেসেজ আপনাকে দিয়ে দিবে এখানে বলেছে successful you have successfully moved the amount to your available balance আমার কিন্তু যে চারশো সাতাত্তরটা পায় অ্যাভেলেবেল ব্যালেন্স আসা কথা ছিল সেটা তারা বলছে চলে এসেছে আমরা এখানে ডিসমিসে ক্লিক করব ডিসমিসে ক্লিক করার পরে ওয়ালেট আবার লোডিং নিবে এবং দেখতে পাচ্ছেন যেখানে আমার অ্যাভেলেবেল ব্যালেন্স জিরো ছিল সেটা কিন্তু এখন চারশো সাতাত্তর পয়েন্ট উনআশি কিন্তু এখানে হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে এই সেন্ড বাটনে ক্লিক করে এটা কাউকে সেন্ড করতে পারবো এবং দেখতে পাচ্ছেন যে এখানে আমার অ্যাভেলেবেল শো করছে চারশো সাতাত্তর এখান থেকে যে এই অ্যামাউন্টের মধ্যে চারশো সাতাত্তরের মধ্যে যে কোনো অ্যামাউন্ট আমি এখানে লিখব লেখার পর এখানে মিনিমাম ফি দেখাচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এখানে আমার ফিটা বসিয়ে দেবে আমি একটু দেখি কত আমি যদি চারশো সাতাত্তরে এখান থেকে সেন্ড করতে চাই তাহলে আমার ফি কত আসে এখানে এইটাই fee zero point zero one Pi কেটে নেবে দেন সেন্ডে ক্লিক করে উপরে এখানে অ্যাড্রেসটা দিতে হবে যে অ্যাড্রেসে আপনি পাঠাবেন তার অ্যাড্রেসটা দিতে হবে এই অ্যাড্রেসে দিয়ে দেওয়ার পরে এখানে যখন সেন্ডে ক্লিক করব তখন এটা কিন্তু সেন্ড হয়ে যাবে ঠিক সেমভাবে আমরা এখান থেকে রিসিভও করতে পারবো আপনি যদি কারো থেকে রিসিভ করতে চান সেই ক্ষেত্রে রিসিভ বাটনে ক্লিক করে আপনার অ্যাড্রেসটা কপি করে তাকে সেন্ড করবেন আর সে আপনাকে যে ব্যালেন্সটা সেন্ড করতে চায় সেটা সেন্ড করে দিবে এইভাবে হচ্ছে আমরা আমাদের ব্যালেন্সটাকে অ্যাভেলেবেল করে নেওয়ার পরে এটাকে সেন্ড রিসিভ করতে পারবো ইচ্ছা করলে বিক্রি করতে পারবো যখনই কোনো এক্সচেঞ্জে লিস্টেড হবে আমরা সাথে সাথে সেই এক্সচেঞ্জে ট্রান্সফার করে সেখান থেকে সেল করে প্রফিট বুক করতে পারবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো আসলে এই ভিডিওটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন